জিয়াউর রহমানের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র জিয়াউর রহমান দেশে কারফিউ গণতন্ত্র দিয়েছিলেন পঁচাত্তর সাল থেকে একাশি সাল পর্যন্ত কারফিউ দিয়েছিল বিএনপি তখন অনেকগুলো দল গঠনের সুযোগ দিয়েছিল এটা ঠিক কিন্তু সেখানে গণতন্ত্র চর্চার সুযোগ ছিল না জিয়ার অনুগতরাই তখন রাজনীতি করার অধিকার ভোগ করত বিএনপি এমন একটি দল যে দল সৃষ্টি করেছে একজন সামরিক জান্তা পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার যে পরিকল্পনা হয় তার মূল শক্তি ছিল জিয়াউর রহমান খুনি কর্নেল রশিদ ও ফারুক বিবিসিকে দেওয়া তাদের ইন্টারভিউতে এটি স্পষ্ট রয়েছে জিয়াউর রহমান তাদের সঙ্গে না থাকলে কোনোদিনও এই ষড়যন্ত্র করতে পারত না কারণ জিয়াউর রহমান ছিল উপসেনা প্রধান জিয়র রহমান ছিল কুমিল্লায় তখন তাকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং উপসেনা প্রধান করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু তাকে উপসেনা প্রধান করেন আর সেই জিয়াই ষড়যন্ত্র করে মোস্তাক কর্নেল রশিদ ও ফারুককে নিয়ে মোস্তাক যখন অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে জিয়াউর রহমানকে করে সেনাপ্রধান সেই মুস্তাককে হটিয়ে জিয়া রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয় জিয়া ছিল একদিকে সেনাপ্রধান আরেকদিকে রাষ্ট্রপতি এর আগে আয়ুব খান এই একই দৃষ্টান্ত দেখিয়েছিলেন জিয়াউর রহমান ক্ষমতায় এসে আবার রাজনীতিবিদ হন উর্দি পরে ক্ষমতায় এসে পরে রাজনীতিতে নাম লেখান সেখান থেকে পরে রাজনৈতিক দলও গঠন করেন সেই দল হল বিএনপি এই হল তাদের রাজনীতি এই হল তাদের গণতন্ত্র